আমার মনে হয় বড় ভোলা মাছের থেকে ছোট ভোলা মাছের টেস্ট অনেক বেশি এটা আমার ব্যক্তিগত মতামত আমি সমস্ত মাছগুলো ডিপ করে ফ্রাই করে নিচ্ছি যেটা আমি শুরুতেই বলতে ভুলে গিয়েছিলাম যে মাছগুলো আমি সামান্য লেবুর রস আর নুন হলুদ দিয়ে দশ মিনিটের জন্যে ম্যারিনেট করে রেখেছিলাম একইভাবে সমস্ত মাছ আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার ওই তেলেতেই দিয়ে দিলাম তিনটে ছোট সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন সামান্য হলুদ গুঁড়ো

টমেটোটা ভালো মতো না গলে যাওয়া পর্যন্ত আমি মশলাটা কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক মুঠো ধনে পাতা আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো আমার হয়ে গেছে দিয়ে দিলাম জল দিয়ে দিচ্ছি এক এক করে ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে মিনিট পাঁচেক আমি ফুটিয়ে নেবো